পাড়ার যত দুষ্টু মেয়ে চেয়ে থাকে আমার পানে গো আর কত কাল রাখবো যৌবন লুঙ্গি চাপা দিয়া রে এত বছর হইল বাবাই দেয় না মায় বিয়ারে রে